সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব মহান আল্লাহ তালা কেন মানুষকে সৃষ্টি করেছেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিওটি সমস্ত বিশ্বের ডাক্তারগণকে যদি জিজ্ঞেস করা হয় যে মানুষের চক্ষুকে কি কোনো বিশেষ উদ্দেশ্য করে সৃষ্টি করা হয়েছে তারা সকলেই এক বাক্যে উত্তর দেবেন হ্যাঁ এমনিভাবে মুখ কান নাক হাত পা হৃৎপিণ্ড ফুসফুস এমনকি শিরা উপশিরা সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় যে এগুলো প্রত্যেকটি সৃষ্টির কি কোনো রহস্য রয়েছে তাহলে তারা অবশ্যই উত্তর দিবেন হ্যাঁ যদি তাদেরকে সেগুলির বিস্তারিত বর্ণনা করতে বলা হয় তাহলে তারা বলবেন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পুঙ্খানু পুঙ্খ রূপে জ্ঞান অর্জন করতে অনেক বছর লেগে যাবে সাধারণ দৃষ্টিতে আমরা লক্ষ্য করে থাকি যে মুখ দিয়ে সমস্ত শরীরের জন্য খাওয়ার কাজ সম্পূর্ণ করা হচ্ছে নাক দিয়ে ঘ্রাণ গ্রহণের কাজ সম্পূর্ণ করা হচ্ছে পা দিয়ে হাঁটার কাজ হচ্ছে এমনকি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ একটা না একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে অর্থাৎ প্রত্যেক অঙ্গের সৃষ্টির একটি উদ্দেশ্য রয়েছে যদি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টির উদ্দেশ্য থেকে থাকে তাহলে প্রশ্ন জাগতে পারে কিনা যে মানব সৃষ্টির উদ্দেশ্য কী সমস্ত মানব জাতিকে কেন সৃষ্টি করা হয়েছে বড়ই পরিতাপের বিষয় আজ যদি বিশ্ববাসীকে এই প্রশ্ন করা হয় যে মানুষকে কি জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে তারা বলবে আমরা জানি না কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন فتعالى الله الملك الحق لا ইলাহ ইল্লা হুয়া রব্বুল কারিম অর্থাৎ তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না অতএব শীর্ষ মহিমায় আল্লাহ তিনি সত্যিকার মালিক তিনি ব্যতীত কোনো মাবুদ নেই তিনি সম্মানিত আরসের মালিক এজন্যই বর্তমানে মানবজাতি বড়ই ক্ষতির মধ্য দিয়ে রয়েছে তারা জানে না যে তাদেরকে কেন কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তারা জানে না যে তারা কেন বেঁচে আছে কেন মৃত্যুবরণ করছে কোথায় চলছে তাদের অবস্থা ওই জাহাজের ন্যায় যেখানে আরোহণের জন্য আহ্বান করা হচ্ছে বলা হচ্ছে হে মানুষেরা তোমাদের জন্য এই জাহাজের বসবাসের প্রয়োজনীয় ব্যবস্থা আছে এমনকি প্রয়োজনীয় রিক্ত আসবাবপত্রেরও অভাব নেই সেখানে তোমাদের নফর চাকর এবং শানসাউকাতের যাবতীয় সার সরঞ্জাম বিদ্যমান এই জাহাজে তোমাদের জন্য সুষম আলো বাতাসের ব্যবস্থা রয়েছে মনোরম দৃশ্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ রয়েছে সেখানে আরও রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বাসস্থান নরম বিছানা উন্নত খাট আরাম আয়েস ও ভোগ বিলাসের যাবতীয় সামগ্রী সেই জাহাজে আরোহণ উৎসাহ প্রদান করে আরও বলা হচ্ছে তোমাদের আনন্দ উপভোগের জন্য টেলিভিশন ভিসিডি টিভিটি রং তামাশা গান বাজনা নৃত্যের ব্যবস্থা করা হয়েছে প্রশস্ত জায়গা চোখ ধাঁধানো রং বেরঙের আলোর ব্যবস্থা রয়েছে পানাহার পোশাক পরিচ্ছদের অভাব নেই খেলাধুলা সহ চিত্ত বিনোদনের সব ধরনের ব্যবস্থা রয়েছে চিন্তা ভাবনা নেই নেই তাতে কোনো ধরনের অভাব এমন জাহাজে যারা আরোহণ করেছে এবং যারা আরোহণ করার আহ্বান জানাচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই জাহাজের গন্তব্যস্থান কোথায় তোমরা কোথায় যাওয়ার জন্য ডাকছ তাহলে তারা জবাব দেবে আমরা জানি না তাদের সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم সুরা মুহাম্মদ অর্থাৎ যারা কাফির তারা ভোগবিলাসে মত্ত থাকে এবং তারা আহার করে যেমন চতুষ্পদ জন্তু আহার করে তাদের বাসস্থান জাহান্নাম এ দুনিয়ার কোনো কিছুই আল্লাহ বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেননি যে প্রাণীগুলো বোঝা বহন করে তাদেরকে সেই প্রকৃতি দান করেছে লাঙল টানার পশুগুলোর আকার ও প্রকৃতি সেই কাজের উপযোগী করেই সৃষ্টি করা হয়েছে সুতরাং সৃষ্টির পিছনে স্রষ্টার মহৎ চিন্তা যে কাজ করেছে এতে কোনো সন্দেহ নেই তাই প্রতিটি সৃষ্টিকে বিবেক বুদ্ধিতে বিশ্লেষণ করলে বোঝা যায় কোনো সৃষ্টি একজন মহাপরিকল্পের মহৎ উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি হয়নি আল্লাহ তালা বলেন ওমা খোলাকোনাসমা ওয়াতি ওয়াল অর্থ ওমা বাইনা হুমা লা আইবিন মা খোলাকোনা হুমা ইল্লা বিল হাক্কি ওয়ালা কিন্না আকসর হুমলা আলামুন সুরাতুদ্দুখান অর্থাৎ আমি নবমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সব কিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি আমি এগুলো যথাযথ উদ্দেশ্য করে সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বোঝে না তাই আল্লাহ তালা মানবজাতিকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা তার কাছ থেকে জেনে নেওয়া ছাড়া কোনো ক্রমে জানা যাবে না যারা গবেষণা করেছে চিন্তাভাবনা করেছে যে আল্লাহর সৃষ্টির রহস্য কী তারা এর সঠিক উত্তর খুঁজে পায়নি যেহেতু তারা স্রষ্টার সাথে যোগাযোগ করেননি মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য একটি যেহেতু চোখের সৃষ্টি রহস্য একটি তা হচ্ছে দর্শন করা আমি যেমনভাবে দেখছি তুমিও ঠিক তেমনভাবেই দেখছো ধনী হোক গরিব হোক রাজা হোক প্রজা হোক মূর্খ হোক জ্ঞানী হোক আমাদের দেশে হোক অথবা অন্য কোনো দেশে হোক বর্তমান যুগে হোক বা অন্য কোনো যুগে হোক দুনিয়া সৃষ্টি হতে হোক অথবা আজ পর্যন্ত প্রত্যেকের চক্ষু দিয়ে একই কাজ সম্পন্ন হচ্ছে এমনইভাবে মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর সৃষ্টি একই উদ্দেশ্যে স্থান কাল পাত্রের পরিবর্তনে এগুলোর উদ্দেশ্য পরিবর্তন হয় না অতএব মানুষ সৃষ্টির উদ্দেশ্য একই যা কখনো স্থান অথবা কালের সাথে সম্পর্কিত নয় মহান আল্লাহ তাআলা বলেন ফিতরতুল্লাহিল্লাতি ফাতরুন্নাস আলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহ সূরা রুম তিরিশ নম্বর আয়াত অর্থাৎ এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই মানব সৃষ্টির উদ্দেশ্য একটি মানব সৃষ্টির রহস্য সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন ওয়ামা খোলাকুতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত একমাত্র আমার ইবাদত করার জন্যই আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি তিনি আরো বলেন জারিকুমুল্লাহ রব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল সূরা আনআমের 102 নম্বর আয়াত তিনি মহান আল্লাহ তোমাদের পালনকর্তা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি সব স্রষ্টা অতএব তোমরা তারই ইবাদত করো তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী মহান আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সূরা বাকারার একুশ নম্বর আয়াত অর্থাৎ হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা পরহেজকারী অর্জন করতে পারবে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী নতুন ভিডিওতে অফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত